বিলিফ সেলফ বিলিফ বিশ্বাস নিজের ওপরে সবার ট্যালেন্ট থাকে কে আবার যেটা আমি প্রথমে বলেছি কেউ উনিশ কেউ বিশ কিন্তু আগে ও ওই যাবে যে বিশ্বাস করে যে সে পারবে আরে এটা খেলাধুলোর থেকে এর থেকে বেশি বড় প্রমাণ হতে পারে না কারণ আমাদের জীবন ছিল এক বলের আমাকে এখন আমি সবসময় বলি লোকে আমাকে জিজ্ঞেস করে আমি টেলিভিশনে কাজ করি এখন what was difficult playing cricket or doing television I always said that playing cricket was lot difficult because because there was no retake. You get out once, you you nick um, Glenn McGrath delivery and Mark Taylor catches you at first slip. You cannot stand up and say I want to bat again. বলবে বাড়ি যাও it's time for the next one but if you if you if you do a shoot wrong if you if you say a wrong line you have a second opportunity to rectify it and make sure it goes on the screen in an absolutely right manner what you wanted তোমরা সবাই শাহরুখ খানকে চেনো আহ, একদিন আমরা আমার যখন আইপিএলের প্রথম সিজন আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি বৃষ্টি পড়ছে বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা তা বৃষ্টি খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানের আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকে দেখতো দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে আমি অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে uh, what do you see in Shah Rukh Khan that you're absolutely mesmerized? তখন আমাকে বলছে না না না you don't know in Pakistan is very popular you know people love him in Pakistan I say people love him in But when I look at your face, you know, I don't see the same face when you look at your wife at home. So, আমি ওকে বললাম তুই তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে আমাকে বলছে যে বিভিন্ন কথা আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো আমরা টিম স্পোর্ট খেলি your life is a lot better কারণ তুমি একটা মানুষ তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না আমাদের লাইফ সিলেক্টাররা ইনফ্লুয়েন্স করে ভালো খেললেও সিলেক্টারদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে এই কথা হতে হতে আমাকে বলছে আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম আমি দিল্লি থেকে আসি আমি দেখতে ভালো ছিলাম না আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না আমি সলমান খানের মতো whatever you call it a brand or or or whatever whatever you call it Salman খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে automatic you make an entry into Bombay films আমার তাই ছিল না আমার এখানে থাকার জায়গা ছিল না আমি আমার এক বন্ধুর ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকতাম আর আমার আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময় যে আমাকে একদিন বম্বের এক নম্বর আর্টিস্ট হতে হবে বলে আমি ব্যান্ড্রাতে আসতাম ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো সেখানে রোজ বসতাম আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনবো সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে তখন ওকে ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে that you are not as good looking as Hrithik you are not as talented as Salman you did not come from any Kapoor family were being born in that family meant an automatic entry into the film world. How did you succeed? One thing he said to all of us that, that afternoon and I remember that for my entire life. He said, every morning I used to wake up. Every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. said is talented is gifted differently. Your hmm. route to success, your route to achieving the best is how you utilize your talent. আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সাচিনের সাথে ব্যাট করতে সাচিন একদিকে খেলতো তুমি একদিকে খেলতে তোমরা আড়াইশো থেকে তিনশো ম্যাচ একসাথে ওপেন করেছো কোনো অসুবিধে হতো না ওর সঙ্গে খেলতে এত বড় প্লেয়ার খেলাম আমি ওদিকে দেখতামই না because we had both of us had a job to do for the country কারণ ক্রিকেট এগারো জনের খেলা ব্যাটিং হয় দু এন্ড থেকে দুজনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে all I did was I utilized my ability to bat to the best and score runs for the team অন্যদিকে somebody was an was a master an absolute outstanding footballer cricketer সে খেলেছে নিজের মতো আমি খেলেছি আমার মতো কিন্তু at the end of the day যখন পনেরো ওভার গেছে বা কুড়ি ওভার গেছে বা পঁচিশ ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে what what remained was the contribution from the both from both the players তাই তোমাদের এই প্রফেশনাল লাইফে তোমাদের এই স্টুডেন্ট লাইফে there will be different characteristics কেউ অঙ্কে ভালো কেউ কেউ কেমিস্ট্রিতে ভালো কেউ ফিজিক্সে ভালো কেউ বায়োলজিতে ভালো but together together if you if you believe that you are the best in your job and you will do the best in whatever you can this institute, your career, your professional career will go forward leaps and bounds. আমি প্রথম দিন যখন আমি প্রথম টেস্ট খেলি উনিশশো ছিয়ানব্বই সালে আমি প্রথম দিন যখন ইংল্যান্ড যাই আমাদের প্রথম খেলা ছিল সাসেক্সের সাথে Sussex versus India warm up match আমি ডেসম্যান হেন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে তোমরা সবাই জানো কিনা he was one of the greatest openers along with Gordon Greenidge Gordon Greenidge Desmond Haynes তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ আমি ওকে দূর থেকে দেখি দেখি আমি খালি ভাবছি যে কি করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো কারণ আমি তখন নতুন আমি প্রথম টেস্ট খেলছি তখনও খেলিনি প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি ওর সাথে আমার কথা বলা খুব দরকার তা আস্তে আস্তে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ইয়ের সময় দেখি ও একা বসে আছে ওর একা একটা কোণে একটা ঘরে তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি sir I watch you play right throughout my young age and you are an absolute champion along with sir Gordon Greenidge I am a young boy I want to be a successful sportsman. Just like Tumra, you all want to be successful in your academic career. I want to be a successful sportsman. So what should I do to become the best? He said, Saurav, I've never seen you play. I don't know who you are because this is your first trip. The only thing I will say from my experience of 20 years of cricket is have faith in your ability. Believe then you will succeed সকালে যখন উঠবে you leave your house you leave your home you leave your flat you leave your parents thinking যে আমি সফল হবই if you keep believing every day of your life it works like magic আমাকে বললো যখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের খেলতাম ওই সময় অস্ট্রেলিয়ার ডেনিস লিলি জেফ থমসন ভারতের কপিল দেব পাকিস্তানের ইমরান খান ইংল্যান্ডের ইয়ান বথম বব পুলিশ আমি যেদিন রাত্রিরে খেলার আগে ঘুমাতে গেছি ভেবে যে কালকে আমি তাড়াতাড়ি আউট হতে পারি আমি আউট হয়েছি আমি যেদিন রাত্রিরে ঘুমোতে গেছি ভেবে যে আমি এই টিমটার এগেনস্টে হান্ড্রেড করতে পারি বা এই টিমটার এগেনস্টে সাকসেসফুল হতে পারি eighty two eighty five percent of the times I have become successful so remember one thing in life you are what you believe তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি তোমাকে টিচার বলতে পারে তুমি ইউজলেস তোমাকে পাড়ার বন্ধু বলতে পারে তুমি ইউজলেস তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি useless but if you wake up in every morning and say no you're not and you are the best you will be the best student in this college you will be the best student coming out of this college you will be the best person in your professional job you will be